হ্যালো সবাইকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে টেরা লোনা ক্লাসিক লোনা ক্লাসিক সম্পর্কে যে আপডেট রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলবো আপনারা জানেন টেরা লোনা ইতিমধ্যে বেশ ভালো একটা হাইপ দেখিয়েছে তার প্রাইসে কেন ওই হাইপটা হলো এবং পরবর্তীতে কি হতে পারে কত পর্যন্ত যেতে পারে এটার প্রাইস এটা কি অন ডলার হতে পারে নাকি আগের জায়গায় ফিরে যেতে পারে অর্থাৎ হান্ড্রেড ডলার প্লাস হতে পারে নাকি কোথায় থাকতে পারে সেই সব বিষয় নিয়ে আমরা কথা বলবো তেলানোনার আদ্যপ্রান্ত আমরা জানবো তবে তার আগে আপনাদের কাছে একটা বিশেষ রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে প্রেস করে দিবেন আর সেই সাথে সাথে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ভিডিওটাকে একটা লাইক করে দিবেন কারণ লাইক একটা আশা করতেই পারি খুব কষ্ট করে একটা ভিডিও তৈরি করতে হয় মেধাশ্রম এখানে প্রয়োজন রয়েছে আর সেই সাথে সাথে আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন আর টুইটারে আমাকে ফলো করতে পারেন এবং ফেসবুকে আমার একটি গ্রুপ রয়েছে অনলাইন আর্নিংস সংক্রান্ত আপনারা চাইলে সেখানেও যুক্ত হতে পারেন এই সব কিছুর লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো টেরালোনা ক্লাসিকের যে বর্তমান প্রাইসটা আপনারা দেখতে পাচ্ছেন আমি কয়েন মার্কেট ক্যাপের চার্ট ওপেন করে রেখেছি zero point four time zero nine এখানে কিছুক্ষণের মধ্যে আমি গত ঘন্টা দুয়েক আগে হয়তো দেখেছিলাম এখানে বেশ ভালো পরিমাণ পরিমাণ আপ ছিল প্রাইসটা কিন্তু বর্তমানে দেখাচ্ছে টোয়েন্টি ফোর আওয়ারে five point one eight percent down হয়েছে প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে তাদের আমরা কিছুদিন আগেও দেখেছিলাম টেরালোনা কিন্তু point four time zero two one এইরকমও গিয়েছিল এবং আরও একটা জিরো কোনো কোনো সময় এখানে বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছিল সেই তুলনায় এখন কিন্তু প্রাইস মোটামুটি বেশ ভালো একটা পর্যায়ে আছে এখান থেকে যদি আবার পাম্প করা শুরু করে তাহলে টেরালোনা ক্লাসিক দিক কিন্তু বেশ ভালো একটা পর্যায়ে যেতে পারে এখানে ট্রেডিং ভলিউম যদি আমরা একটু দেখি চার্টটা দেখ আপনারা দেখতে পাচ্ছেন কয়েন মার্কেট ক্যাপের যে চার্ট আছে এই চার্টে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে লাল হয়ে আছে এটা গত কিছুক্ষণ আগে ঘন্টা দুয়েক আগে যেটা আমি বলছিলাম ঘন্টা দুয়েক আগে কিন্তু এখানে মোটামুটি সবুজ ছিল পুরো চারটাই কিন্তু সবুজ ছিল কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা লাল হয়ে আছে এবং nine on four five zero point four time zero nine on four ফাইভের মধ্যে ট্রেড করছে এখানে এই লাল হওয়াটার একটা কারণ আছে কারণ হচ্ছে এখানে বেশ বড় বড় ওয়েলস দেখা গেছে কিছুক্ষণের মধ্যে সেল করে বের হয়ে গেছে এখানে আপনারা একটু নিচের দিকে যদি আমরা দেখি ট্রেডিং ভলিউম যেটা আছে ফোরটি থ্রি ক্রোর এখানে সামথিং এটা কিছুক্ষণ আগেও আমি দেখেছিলাম ফিফটি ওয়ান ক্রোরের কাছাকাছি ছিল এখন সেটা অনেক নিচের দিকে কিন্তু চলে এসেছে এই কারণেই প্রাইস কিছুটা কমে গেছে এই কমরও একটা প্রফিট আমাদের আছে আপনারা যারা ট্রেড করতে চাচ্ছেন ক্রিপ্টোকারেন্সিতে অর্থাৎ লুনা ক্লাসিকে তাদের জন্য এটা একটা প্রফিট আমি বলবো কিভাবে প্রফিট কিভাবে আপনারা প্রফিটটা নেবেন সেই জন্য ভিডিও শেষ পর্যন্ত কন্টিনিউ করার অনুরোধ থাকছে টেরা টেরা লুনা কোন প্রাইসে যেতে পারে এটা আমি বলার আগে একটা ডিক্লিম একটা বিশেষ ঘোষণা আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না আমি শুধুমাত্র আমার নিজস্ব রিসার্চের উপরে ভিত্তি করে আমি যেটা নিজের জন্য প্রয়োগ করি সেটা আপনাদেরকে বলছি তাই মার্কেট এন্ট্রি নেওয়া না নেওয়া সম্পূর্ণ আপনার রিসার্চের উপরে নির্ভর করবে এখানে লাভ হলেও আপনার লস হলেও আপনার আমরা যদি একটু বর্তমান ট্রেডিংয়ের অবস্থা দেখি বাইন্যান্সে যেখানে বিউএস এসডি পেয়ারে লুনা ক্লাসিক ট্রেড হচ্ছে এখানে যদি আমরা একটু দেখতে চেষ্টা করি এখানে বর্তমান ট্রেডের অবস্থা কিন্তু এখানে প্রাইস রয়েছে বর্তমানে zero point four time zero nine one এবং এখানে বেশ ভালো বাই কিন্তু হচ্ছে অবশ্য কিছুক্ষণ আগে সেল খুব কম ছিল এখন দেখতে পাচ্ছেন সেলের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এখন বাই হচ্ছে খুব কম এবং সেল হচ্ছে প্রচুর পরিমাণে আমরা যদি একটু ট্রেডিং ডাটাটা দেখি কেন এখানে প্রাইস কমলো তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লার্জ বাই হয়েছিল গত চব্বিশ ঘন্টায় eleven point seventy one percent এবং লার্জ সেল হয়েছে eleven point eighty percent small buy হয়েছিল seventeen point zero four percent small sell হয়েছে seventeen point forty five percent অর্থাৎ সব জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে সেলের পরিমাণ কিন্তু বেশি ঠিক এই কারণে ট্রেডিং ভলিউম কমে গেছে এই কারণেই প্রাইস ডাউন হয়েছে তবে লুনা ক্লাসিকের প্রাইস আপ যাওয়ার সম্ভাবনা আছে কেন সম্ভাবনা আছে আমি বলছি সেটার জন্য একটু আমরা ঘুরে আসবো টেরা ক্লাস টেরার যে টুইটার হ্যান্ডেল রয়েছে সেখান থেকে একটু টুইটারে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করব এখানে বেশ কয়েকটি ওয়ালেটে নতুন নতুন ওয়ালেট এবং নতুন নতুন ক্রিপ্টো এক্সচেঞ্জ সাইটে কিন্তু ইতিমধ্যে Luna two point okay support করেছে এবং সাপোর্ট করার ঘোষণা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে সেপ পাল নামে একটা ক্রিপ্টো ওয়ালেট যেখানে লুনা টু পয়েন্ট ও আজকে লিস্টেড হয়েছে দেন নিচে যদি আপনারা একটু eh, আরও স্ক্রল eh, করেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে সোল প্রোটোকল নামে একটা এক্সচেঞ্জে কিন্তু Luna two point o listed হয়েছে এখানে আমি কেন লুনা টু পয়েন্ট ওকে দেখাচ্ছি লুনা টু পয়েন্ট ও এবং লুনা ক্লাসিক একই ইকোসিস্টেমের উপরে বিল্ড হওয়া দুইটা কয়েন একটা ইকোসিস্টেম যখন ডেভেলপ হচ্ছে লুনা টু পয়েন্ট যখন বিভিন্ন জায়গা থেকে সাপোর্ট পাচ্ছে এবং মানুষের বিশ্বস্ততা অর্জন করছে তখন কিন্তু এই ইকোসিস্টেমটা ডেভেলপ হচ্ছে আর যখন একটা ইকোসিস্টেম ডেভেলপ হচ্ছে তখন তার মধ্যে থাকা সবকটি কয়েন সবকটি টোকেন কিন্তু হাইপ করার মতো প্রাইসে ইম্প্যাক্ট দেখানোর মতো যোগ্যতা রাখে তো এইখানে টু পয়েন্ট ও যদি এগিয়ে যায় তাহলে সম্ভাবনা আছে লুনা ক্লাসিকও এগিয়ে যাবে তবে এখনই বলা যায় না যে ওয়ান ডলার বা ফিফটি সেন্টে লুনা না ক্লাসিক পৌঁছে যাবে সেটা অবশ্যই হতে পারে ক্রিপ্টো মার্কেটে কোনো কিছু অসম্ভব নয় যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে যেমন ডাম্প করলো লুনা ক্লাসিক যেটা কারোরই আশা ছিল না কিন্তু ঘটে গেল হতে পারে সেটা যে কোনো সময় এক ডলারে পৌঁছে যেতে পারে তবে আমার মনে হয় না যে খুব রিসেন্টলি এটা এই ধরনের কোনো হাইপ দেখাবে তবে মোটামুটি ভালো হাইপ কিন্তু লুনা দেখাবে আপনাদেরকে আমি রিকমেন্ড করব যারা লুনা ক্লাসিকে ট্রেড করতে চাচ্ছেন আপনাদেরকে আমি রিকমেন্ড করব যে আমি এই কয়েকদিনে আমি লুনা ক্লাসিক নিয়ে একটু রিসার্চ করেছি দেখেছি যে মিড নাইটের দিকে কিন্তু লুনা ক্লাসিকের প্রাইস নিচের দিকে থাকে আপনারা এখান থেকে বাই করতে পারেন অল্প করে বাই করতে পারেন মিড নাইটের দিকে দিনের দিনের বেলা যে কমবে না তা নয় কোনো কোনো সময় হয়তো কমবে কিন্তু সাধারণত দেখা গেছে গড়ে প্রায় বেশিরভাগ সময়ই রাতের বেলা অর্থাৎ মিড নাইটে মধ্যরাতে কিন্তু লুনার ক্লাসিকের প্রাইস কমছে এখানে আপনারা এটাকে কিনতে পারেন এবং যখন দেখবেন যে আপনার মোটামুটি ভালো একটা প্রাইসে এসে গেছে ভালো একটা প্রফিট হয়ে গেছে তখন আপনি সেল করে দিবেন এইখানে ছোটো ট্রেড আপনি করবেন কিনা অর্থাৎ লং টাইম ট্রেড আপনি করতে চান কিনা সেটা আপনার নিজস্ব ব্যাপার তবে আপনি যদি মোটামুটি ভালো একটা অ্যাসেট এখানে ইনভেস্ট করতে চান আপনি ইনভেস্ট করতে পারেন সেটা মিড নাইটের দিকে যখন প্রাইস কমবে আপনি তখন কিনতে পারেন এবং প্রাইস একটু বাড়লে এখন যেমন রয়েছে zero point four ten zero nine one nine five এরকম প্রাইসে গেলে আপনি সেল করে প্রফিট বুক করতে পারেন তবে সমস্তটাই আপনার নিজস্ব রিসার্চ খরচের উপরে নির্ভর করবে যদি আপনি হোল্ড করতে চান অল্প কিছু কিনে হোল্ড করে রাখতে পারেন ভবিষ্যতে যখন ভালো জায়গায় পৌঁছাবে তখন ভালো একটা প্রফিট এখান থেকে নিয়ে আপনি সেল করে দিতে পারেন বাকি থাকলো লুনার বার্নিংয়ের ব্যাপারটা এখানে প্রাইস বাড়ার ব্যাপারে অনেকের মতামত হচ্ছে যে অনেক বেশি সাপ্লাই বেশি সাপ্লাই হলে প্রাইস বাড়বে না এরকম কিন্তু কোনো কথা নেই হ্যাঁ সাপ্লাই যখন কমবে তখন অবশ্যই কয়েনের পরিমাণ কমলে প্রাইসের উপরে খুব ভালো ইম্প্যাক্ট পড়ে তাই বলে যে এটা একান্ত বাধ্যতামূলক তা নয় তবে বড় হাইপ হতে গেলে বার্নিং দরকার আছে বার্নিং এই মুহূর্তে হচ্ছে না দেখে যে প্রাইস বাড়তে পারে না কারণ তাদের ইকোসিস্টেমে যখন আবার মানুষের পরিপূর্ণ বিশ্বাস আসবে এবং যারা ক্রিপ্টোয়েলস ওয়েলস রয়েছে বিভিন্ন মার্কেট রয়েছে তো তারা যখন সাপোর্ট করা শুরু করবে তখন প্রাইস নিশ্চয়ই এখানে বাড়তে পারে আর সেই সাথে সাথে বার্নিং রিলেটেড কোনো খবর আমি এখনও পর্যন্ত কোনো ভালো সোর্স থেকে পাইনি আমি আপনারা যেমনটা দেখছেন যে ইউটিউবে বিভিন্ন ইউটিউবার বলছে যে এতটা বার্নিং হয়েছে তো অতটা বার্নিং হয়েছে আমি সেরকমই দেখেছি কিন্তু আমার কাছে মনে হয়নি তথ্যগুলো বিশ্বস্ত কারণ আমি অফিসিয়াল লুনার যে অফিসিয়াল সার্ভিসগুলো আছে সেখান থেকে কোথাও থেকে এই তথ্য নিশ্চিত হতে হ্যাঁ। পারিনি যখনই আমি নিশ্চিত হতে পারবো সবার আগে আপনাদেরকে জানিয়ে দেবো এই জন্য আপনাদেরকে আবার অনুরোধ করছি চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর আপনার মতামত কি লুনা ক্লাসিক সম্পর্কে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন